ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا دين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما وقد قال الله تبارك وتعالى والله صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি একটা দামি কথা শোনাই দিই নামাজ পড়লে কে খুশি হয় আসলে ঢাকার থেকে আমি যখন আসি তখন শীতের কোনো পোশাক নিয়েই উত্তরবঙ্গে আসি নাই কারণ ঢাকায় এখনো ফ্যান সেটা ঘুমাই এখানে আসার পরে হঠাৎ করে ঠান্ডা গলাটা তো এমনি চিল্লাইতে চায় না সেট এতে এমনি চাস্তা হয় না বক্তাকে তো এই আওয়াজ দিয়ে যদি আপনাদের সামনে কথা বলতে পারি আপনাকে গলা তো ঠিক আছে শুধু দীপ্ত কণ্ঠে বলেন নামাজ পড়লে কে খুশি হয় মাইকের আওয়াজ বাড়াও মাইকে মাইকের আওয়াজ বাড়াও আমি না বলা পর্যন্ত খালি বাড়াবা বাড়াও বাড়াও আল্লাহ আকবর জোরে বলেন আবাদান নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে হজ করলে নিশা করলে কথা কয় না কে এখানে এমন এমন আল্লাহর আছে নামাজ পড়তে মজা লাগে না নেশা করতে মজা লাগে ওই রেল গেটের ওখানে বইয়া নিরিবিলি আবা খায় এই ওসি কি করবে তোমাকে ওসি তো একজন মেন আর তোমরা হাজারটা যুবক এই বেড়ায় করবো কি একা আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্স দিছে পুলিশ দিছে উপরে গেলে দেড়শো এই দেড়শো লোক দিয়ে পাঁচ হাজার লোকের নিয়ন্ত্রণ কেমনে করবো কথা কবে কেন মহিলারা দেখছি পুরুষের সাথে তিন গুণ বেশি মা বোন যদি বলে দেয় আমার সন্তান কোথায় কি করে আমি একটু তাকায় দেখি ওসি সাহেবকে লাগবে না এমনি প্রত্যেকটা মা তার সন্তানের ওসি অতএব একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয় হ্যাঁ ক্যামেরামান জলদি বসো হ্যাঁ চেয়ার সরব তোমার বাপের মতো লোক নিচে বইছার তুমি চেয়ার বাইতে বইছো মগা কথা গান একসাথে বলেন রোজা রাখলে কে খুশি হয় নামাজ পড়লে জাকাত দিলে বিড়ি খাইলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় দুরু শরীফ বললে অবদান আমার নবীরে খুশি করা সারা দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না কথা বলেন যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলছি বসে পড়েন বসে পড়েন কবরটা আল্লাহর জান্নাতের টুকরা বানাই দিবে বসেন হ্যাঁ বসেন খুব দ্রুত বসেন একটা লোক দাঁড়ায় থাকবেন না বসে পড়েন আল্লাহ আকবর বলেন তো দেখি আরো জোরে বলেন তো দেখি এই জমিনের মালিককে আপনার আমার মালিককে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় বীর হলো মুসলমান মুসলমানের সামনে সবচাইতে বড় অস্ত্রের নাম হলো আল কোরআন এই কোরআনকে সামনে যদি মুসলমান মাঠে নামে সারা দুনিয়ার বেইমান মুসলমানের সামনে মাতারত করবে আজকে কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই নিজের বড় পাক্কা মুসলমান দাবি করে এটা মুসলমানের কাজ না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোর আমিন আল্লাহকে একটু গভীর রাত্রে জেকেট দেখো শুকর বলা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাহ আলী আসলাম জোরে একটা জেকের হবে আল্লাহর সাথে প্রেম হবে আল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ হয় না হয় না জোরে দিনাজপুর জেলা বিরল থানা পাড়া কবরস্থান আশাপুর আলম বালক বালিকা কমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ হজরত আল্লাহ মৌলানা ইসাক আলী কাজী আজকের প্রধান অতিথি জনাব A K M Mustafiz Rahman Babu ভাই আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সবুদার সিদ্দিক সাগর সাহেব আজকের মাহবিলের বিশেষ বক্তা আসলে উনি প্রধান বক্তা সব জায়গায় প্রধান বক্তা থাকে আমার লাগে দ্বিতীয় বক্তা ওনারা আমি প্রধান বক্তা হিসেবে ঘোষণা করলাম সুমিষ্ট ভাষী সুন্দর ভাষায় কোরআন তেলাবাদ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর কোরআনের সুর তোমরা তো যেই নায়িকা যেই গায়িকার কণ্ঠ গানের দিক দিয়ে ভালো তারা কয় এ কঠিন রে কথা বলেন না কেন হালাকে আমার মাবুদের কোরআন যে সুন্দর করে পড়তে পারে বাবা ওর মতো দামি মানুষ আর কেউ নাই যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমার কথা বলেন আমার কথা মনে হলে আমার কথা মানে কে বলতেছে কে খুব মিষ্টি সুরে বলেন বাবা চোখের পানি দিয়ে যারা কোরআন পড়তে পারেন না ওমা আপনারা যারা কোরআন পড়তে পারেন না চোখের পানি দিয়ে নিজেকে আফসোস করেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে হলে বলেন বলেন আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমার ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন বেসতে তোমার ঠিকানা বাজান রে দিনাজপুরের মুসলমান গরিবের সন্তান এই হাব আশা বুলুল মাদ্রাসায় পড়ে আমিও তো গরিবের ঘরে সব জন্ম নিয়েছি ওসি সাহেব আমার ডান পাশে বসা সে ছাত্র জীবনে কোনদিন ভাবে নাই আল্লাহ তার এই চেয়ারে বসাইব যখন সে মেট্রিক পাশ করে তখনও ভাবে নাই গো বাজার আল্লাহ তার এই বিরল থানা কেন বাংলাদেশের বিভিন্ন থানার ওসি বানাবে হয়তো আল্লাহ তার কপালে রেখেছিল আপনাদের খেদমত করবে আমি ইলিয়াসুর রহমান জেহাদে যখন গোপালগঞ্জ লেখাপড়া করতাম বঙ্গবন্ধুর বাড়ির পাশে আল্লামা শামসুল ফরিদপুরের মাদ্রাসা আমি গুনাগার যখন লেখাপড়া করতাম বারো বছর বয়সে মা চলে গেল বাবা সৎ মায়ের ঘরে কোনোদিন কল্পনাও করে নাই আমি ইলিয়াসুর রহমান জেহাদি পৃথিবীর এতগুলা দেশ সবর করব বাবা ওই লন্ডনের মতো কানাডার মতো দুবাইয়ের মতো দেশ বাবা একটা এমপির গণ সম্বর্ধনা নিয়ে বিমানে করিয়া দামি গাড়ি দিয়ে লইয়া যায় বাবা আমি গুনাগার কেল্লা সেই সম্মান দান করেছিলেন আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই বছর হজে যখন গেছি বাবা মক্কা কাবা ঘরের পাশ থেকে তাইবে আমার বাংলাদেশি ভাইরা থাকে সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিয়ে যখন আমার গাড়িতে করে তাই ফেলায় যায় মাহফিল করার জন্য তখন চোখের পানি ফেলে কাঁদছিলাম আর বলছিলাম মালিক এই মার সন্তান খেলা তুমি কত দাম দিল এটার পিছনে কারণ কি গো মালিক তালাশ করে কোনো কিছু পাই না একটা জিনিসই পাই গো বাবা সেটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া মার মা যদি এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে আল্লাহ খুশি হয় বাবা বলে ডাক দিলে গা আল্লাহ খুশি একটা সত্য কথা কত বাবা মা বাবার মতো দামি কোন সম্পদ এই জগতে আছে জোরে বলো এই যে ওসি বসে আছে গত বছরে ওসি কি পরিমাণ কেঁদেছিল তোমরা দেখেছো হয়তো মনে হয় সে ওসি সাহেব নাই আমার ভাই নতুন এসছে আমি দোয়া করি তার জন্য বাংলাদেশের কত জায়গায় গেলাম রে ভাই এই বিশ বছর ধরে ওয়াজ করি কত এমপি উপজেলার চেয়ারম্যান ওসি দারোগা স্টেজে আছে কিন্তু ধীরস্থির সহকারে বসে থাকে না আমি ওসি সাহেবকে দেখতেছি শীতের মধ্যে সে খুশখুশ করে কাশতেছে তারপর আল্লাহর বান্দা বসে আছে এই ওয়াজ শোনার জন্য কপাল থাকার দরকার আছে না নাই আমার পুলিশ ভাইরাও দাঁড়িয়ে আছে ওরা এমন মায়ের সন্তান হয়তো দায়িত্বের জন্য দাঁড়ায় আছে কিন্তু এরা এমন মায়ের সন্তান হয়তো তার মা গর্বে রেখে একদিন কোনোদিন ভালো কাজ করেছিল আল্লাহ কোরআনে বলেন আমি তাকে দিয়েই ভালো কাজ করাবো যাকে আমি কবুল করেছি আল্লাহ আকবর আল্লাহ শুধু আমার খেদমতে আপনাদের খেদমতে আরজ করব আলোচনা যত সময় করব থাকবেন না ভাগবেন জোরে বলেন আরো জোরে বলেন যুবক ভাইরে আমি তোর দুটা পায়ে হাত দিয়ে বলছি জীবনী ইলিয়াস রহমান জেহেদ এই মাঠে আর কোনোদিন আসবে কিনা জানি না তবে তোরা মাহবিল শেষ করার আগে কেউ যাবি না আজকে আমি বেশি সময় ওয়াজ করব না অল্প সময় ওয়াজ করে বিদায় নিব তোরা কি পারবি না ভাই শেষ মোনা যদি মায়ের জন্য একটু দোয়া করে যাইতে পারবা না বাবার জন্য দোয়া করে যাইতে যদি বলো হুজুর আমার মা বাপ তো বাইসে আছে আগো দোয়া লাগবো না তাহলে তোর মতো হতবাগায় জমিনে আর নাই জোরে বলতে হবে আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যাবে কেউ জানে না কথা বলেন শুরু করা যাক আজকে কোরআনের তাফসির ইংসা তো আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা ঘোষণা করলাম আপনাদের এই দিনাজপুর শহরের গর্ব হজরত আল্লাহ হজরত মাওলানা আবুল কাশেম সরকার যেরকম মারহাবা বারাক আল্লাহ হায়াতি এবং এই থানার ওসি সাহেব what is name Nasim Habib দেশের বাড়ি কোথায় গোপালগঞ্জের গোপালগঞ্জ যশোর তো পাশাপাশি মাঝখানে খালি মদির মতি নদী মারহাবা বলেন না কেন আমার বাড়ি গোপালগঞ্জ আমার ভাইয়ের বাসায় যশোর পাশাপাশি আমরা একই জায়গার মানুষ এই একসাথে বলেন তো এই জমিনের মালিককে মাপ করার মালিককে আমি আলেম হয়েছি বক্তৃতা দিতে আসছি আমি কি জান্নাতে গেছি গা আর সে ওসি হয়েছে সে জাহার নামে গেছে গা আল্লাহ কখন কারে মাফ করবে একমাত্র সেই ভালো জানে একসাথে বলবেন আমি যত সময় আলোচনা করবো আসেন তো হিংসা বলেন তো আরো জোরে বলেন তো বাবা আজকে শুরু করা যাক কাকে আল্লাহ কোথায় কখন নিয়ে যাবে কে জানে হ্যাঁ? আজকের সুরের ভিতরে তাই শুরু হয়েছে লোকটা একটা আমলোক একটা আমার মতো ইমাম নাম ছিল ইমরান কি নাম জোরে কর নাম কি শোনেন এই লোকটা কিন্তু নবী না এই লোকটা একটা ইমাম বাইতুল মুকাদ্দাসের একটা ইমাম বিরল থানা অনেক মসজিদ ইমাম আছে না আছে বাসন্দে আমার আল্লাহ বলতেছেন আমার বিশ্ব নবীর কাছে নবীজি দেখেন ইন্নাল্লাহ মোকাদ্দাসের ইমাম একজন সাধারণ ইমাম লোকটার বয়স হয়ে গেছে নব্বই বছর কত বোর বয়স আশি বছর এই লোকটা এত বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ে হয় না আমাদের সমাজে যদি কারো ছেলে মেয়ে না হয় তারা কি কয় কি বলে আপনাকে দিনাজপুরের ভাষায় কথা কও না কেন এ মুখ ডাকছো এই ছাত্র এবারা মুখ খল কি বলে আপনাকে দিনাজপুরের ভাষায় আমাকে যশোর গোপালগঞ্জের ভাষায় আটকুরাই কয় ঠিক না বেঠিক কি বলে জোরে কন আর জোরে সবসে ভালো চিনি আটকুরা হালাকি এই শব্দটা আমার আল্লাহর কাছে সবচেয়ে কষ্টের শব্দ ছেলে কে দেয় মেয়ে কে দেয় আরো জোরে বলেন কে দেয় দেয় না কে তাহলে তুমি যে আটকুরে শব্দ বললা এটা কি কোরআনে আছে আল্লাহ বলে আমি দেই না আমি দেই ছেলে দেই কাউরে মেয়ে দেই কাউরে কাউরে এই দেই ছেলে দেই না ঠিক না বেঠিক আর আমাকে সমাজে মাইয়া হইলে তো কয়ে এদিকে তোর আলটিমেটাম দিয়ে দিলাম এইবার পেট উঁচা হয়েছে দেখছি এইবার যদি মাইয়া হয় তোরও ওতা দেবো তোর মায়েরও ওতা দেবো এরকম বদমাস আছে না নাই কেন ওই মেয়েটা কি বাপের বাড়িতে মাইয়া লয়ে আইছে তোরে থাপড়াইয়া যে শুদ্ধা গালায় হালাম ও বদমাইশের ও বদমাইশ আমার দেশের একটা শিল্পপতি আটটা মাইয়া আমার কাছে খালি কান দে হুজুর ও হুজুর কি আমার বোর ফ্যাক্টরিতে কি পোলা নাই আমি তো রাগ করা মানুষ গোপালগঞ্জের মানুষ তেমনি গার্তেরা আমি কইছি যে এটা তোমার ফ্যাক্টরি না তোমার তোমার বোর ফ্যাক্টরি না তোর ফ্যাক্টরি বেটা বীজ তো তুই দেশ ওই বিডি কার একজনে ডানছে নি তোরে পিডে মু আগে হে মুখটা কালা করে জিব্বের ডলের কান আইছিলাম তদ্বির নিতে হুজুর যা কয় তুমি যাই কেন তোমার রেহেমে যা গেছে এটা কি তোমার দেয়া না আরেকজনের দেয়া তুমি কেন এটাকে দোষ দিলা যে ব্যক্তি বউকে দোষ দিবে আর কপালে জুতার বাড়ি আমার মা বোনরা যে কি খুশি হইতেছে হুজুর কোন কোন আমার মগাড়াই কোয়ালিটির আমার সাইড মাইয়া আমার আলটিমেটাম দিয়েছে আর একটা মাই হইব তোর তালাক দিব কথা কন না কেন জোরে আর এই যে বেটার আস নব্বই বছর হয়ে গেছে কোনো ছেলে মেয়ে হয় না গ্রামের মানুষ ইমাম সাহেবের কয় আটকুরে কিন্তু আল্লাহর অলি এত বড় অলি দেখেন তার নামটা কোন জায়গা আল্লাহ নিয়ে গেছে কোরআনে ইন্নাল্লাহ আদম ওয়া নূহ অবশ্যই ও নবী মোহাম্মদ আপনি যেরকম দামি আমার কাছে কিছু কিছু ম্যান ছিল দামি তার ভিতরে আদম আমি এক একজন নবীর নাম নেব যদি সুমান আল্লাহ জোরে না কন মরার আগে গাল ডিজিটাল মরবা কারণ আমি কোন প্রধানমন্ত্রীর নাম নিতে বলি নাই যাদের নাম কোরআন আল্লাহ দামি বানাইছে তাকে নাম নিতেছি কথা কন না কেন এক নম্বরে কি বলে ইন্দাল্লাহ হাস্তফা আদম আমি আল্লাহর কাছে দামি মানুষের ভিতরে এক নম্বর আদম অনুহা নুহ وعلى إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين মুসলিম জাহানের জাতির পিতা এখন আর একজনের নাম নিব সে ছিল ইমাম وآل عمران على العالمين ইমরান ছিল লোকটার নাম কি নাম জোরে কন যারা দাঁড়ায় আছো কবি না যাবি নাম কি আরো জোরে এ যদি কেউ তার জবান দিয়ে ইমরান উচ্চারণ করে আল্লাহর কোরআন তেলাবাত করা সব হয়ে যাবে আর যার জবান দিয়ে কোরআন তেলাবাত করবেন সে বেইমান হয়ে মরবেন না বাবা আমি আবার বলছি মিষ্টি সুরে বলেন নামটা কি ইমরান বাল ভালো না খারাপ তোমার বলার নাম কি সম্রাট লালটু বল্টু পলাশ কথা কর না কেন হ্যাঁ রে মতে না নামের দিক ফিরে মায়ের নাম কি হেলে না দোলে না এদিক সেদিক যায় না কোন সময় গড়েই থাকে না এই বেটা কোরআনে নামগুলা বলেছে এই নামগুলা রাখবেন ওদের সাথে জান্নাতে থাকবেন আল্লাহ কোরআন এই নামগুলা কেন বলেছেন জানেন আল্লাহ ইচ্ছা করে নাও বলতে পারতেন এই নামগুলা বলে স্যাম্পল দেখায় যে এরকম নাম রাখবা ইনশাল্লাহ বলেন রাখবেন তো আজকে যদি আপনার মেয়ের নাম বিউটি রেখে রাখেন লাভলি রেখে থাকেন হেলেনা রেখে রাখেন যাই কবেন আসতে তোর নাম কোরবানি দিলাম নাম রাখলাম তোর নাম মারিয়াম এখানে কইবা ঠিক যা কব তাই ঠিক এহেন তা যাইবা গাঞ্জার পোটলা হিনতে বাইর করবা টানতে টানতে বাইতে যাবাই আমরা জানি এহেন আইলে সব জান্নাতি এখানতে যাওয়ার পরে বাপ সব আল্লাহর কুতু কথা বলেন না কেন তবে এই জায়গাটা যে জান্নাতের টুকরা তার প্রমাণ হলো আল্লাহর বান্দাগুলার চোখ দিয়ে পানি পরে আল্লাহর কোরআনের মজমায় বসে আওয়াজ করে তাহলে নাম কি ইমরান এমন একজন বজর শ্রী নসির সাহেব যার নামের উপরে কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সুরার নাম হলো সুরায় আল কিন্তু লোকটা নবী না আপনার আমার মতো একজন সাধারণ ইমাম এমন কি কাজ করলো রে বাপ তার নামটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্থান দিয়ে দিল আসুন শুনতে থাকুন আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন দুনিয়া থাকার জায়গা না আমার দিকে তাকান আমি গত দেড় সপ্তাহ আগে একটা লাশ দেখে নিজে কাঁদছি ওসি সাহেব এমনকি থানার ওসি পর্যন্ত কাঁদছে মেয়ে বাবার কাছে টেলিফোন করছে আব্বু আমি বিরিয়ানি খামু মেয়ের দাবিটা পুরা করতে কোন বাবা না চায় সবাই চায় না ভাই মেয়েটা সাত বছরের তোতা পাখির মতো আব্বু আমি বিরিয়ানি খামু বাজান আপনার সন্তান আপনি গরিব হন বাবা তার সন্তানরে খুশি করার লেগে জীবনটা দিতে প্রস্তুত এই যে ওসি সাহেব আমার পুলিশ ভাইরা সারাটা রাত পাহারা দেয় সারা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য রাতকে রাত জীবনকে উৎসর্গ করে একমাত্র বাচ্চা ছেলে মেয়ের জন্য আমার ছেলেরা সুশিক্ষায় শিক্ষিত হবে ভালো স্কুলে লেখাপড়া করবে বাজান ছোট্ট মেয়েটা যখন বললেন আব্বু আমি বিরিয়ানি খাবো বাবা মোটর সাইকেল হাঁকাইয়া বাবা রওনা দিলেন নারায়ণগঞ্জ বাজারের দিকে এই ছেলেটা আমার এতই ভক্ত ছিল প্রতিটা জুমা আমার পিছনে পড়তো আমার ওয়াজ ইউটিউবে না শুনে ঘুমাইতো না মেয়ের আকুল আবেদন পুরা করার জন্য বাজারের দিকে দৌড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে আমার মেয়ে বিরিয়ানি খাইতে চাইছে বাজানরে কলেজের ইংলিশ টিচার ছিল আল্লাহর এই বান্দা পাঁচ অক্ত নামাজ পড়তো অল্প বয়সে দাড়ি রেখেছিল দাওয়াত তাবলিগের কাজ করত যখন বিরিয়ানি আনার জন্য মোটর সাইকেল নিয়ে রওনা দিছে যুবক বাইরে কিসের বাহাদুরি দেখাস কি জন্য নিশা করস রে ভাই কি জন্য মার অন্তরে কষ্ট দেশ হায়াতে জিন্দিগি কার কখন চলে যাবে কেউ জানে না মোটর সাইকেল নিয়ে যখন দ্রুত যাচ্ছে ঈশ্বরের থেকে বাবা কবার ভ্যানে আঘাত করছে মোটর সাইকেলটা নিয়ে যায় বাবা স্টিলের বিরিদের উপরে কাইতয়ে পড়ে গেছে এইখানে লাগিয়ে আঘাত পায়া বাবা এই জায়গা দিয়া গুলা বের হয়ে গেছে কইতে না কইতে আল্লাহর বান্দা কই মাসের মতো লাভাইতে লাভাইতে দুনিয়া ছাড়লো থানায় পোস্টমার্টম করে যখন জীবনের শেষ পালকিতে উঠাইয়া হবাজান বাসার সামনে ফেলায় রাখছে আমার দিকে তাকাও এই কাপনের কাপড়টা তুমিও পড়বা আমার ওসি সাহেব ভাইও পড়বে দিকে তাকাও আজকে কত রং বেরঙ্গের কাপড় পরে আছি জীবনের শেষ কাপড় কিনতে এইভাবে পড়াইয়া বিদায় দেব বাবা ছোট্ট মেয়েটা যখন দেখলো আমার আব্বু বিড়ালির পরিবর্তে এইরকম লম্বা হয়ে সটান দেহে পড়ে আছে মেয়েটা বাবার এই কাপনের কাপড়ের পাশে দাঁড়াইয়া ডাক দিছে আপু আমার জন্য কি তুমি বিরিয়ানি আমি যখন জানা যায় গেলাম ওসি সাহেব আসলো পুলিশ কনস্টেবল আসলো হ্যাঁ ভাইরা আমি শুনছি এই মেয়েটাকে কোলে নিয়ে থানার ওসি পর্যন্ত কেঁদেছে এমন কোন জানাজার মানুষ নাই মেয়েটার কান্না দেখে কাঁদে নাই মেয়েটা তোতা পাখির মতো এই কাপড়ের কাপড়ের কাছে দাঁড়ায় বলে আব্বা আমি কার কোলে কালকে ঘুম কে বাবা সঙ্গে তোমার কবরে কেবা সঙ্গে তোমার হাসরে যুবক ভাই আমি গত বছর বলছিলাম আমি ইলিয়াস রহমান জিহাদিও তো বারো বছর বয়সে মা হারাইছি আমার মাকে যখন কাবনের কাবর পাড়ায়া এরকম কবরের পাশে ফেলে রেখে দিছে আমার কবরের কাছে দাঁড়ায় বলছিলাম মা আমার মাদ্রাসায় পাঠাইয়া তুমি আমারে ফাঁকি দিয়ে চলে গেল মা বাড়িতে আসলে কারে মা বলে না পিঠা খাওয়াইয়া দিব বাবা জানাই বারো বছর বয়সের দিকে ইলিয়াস রহমান জেহাদি মায়ের হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে আমি জানি না এই মাছ ভাই কার জানো কার জানো বাবা নাই যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমারে আমারে একটা দিত একটা দিত তাই গায়ে দিয়া তুমি স্কুল কলেজে লেখাপড়া করে আজকে হয়েছ পুলিশ হয়েছ বাবা আজকে বড় বড় মাস্টার ডিগ্রি পাস করেছ কিন্তু গরিবের ঘরে জন্ম নিছ বাবার সেই সুখ ফিরাইয়া দিতে পারো নাই আমি ইলিয়াসুর রহমান জেহাদি দেখেছি আমার বাবা আবার গোপালগঞ্জের জমিনে ধান বেচিয়া চাউল বেশি আমার পরীক্ষার ফি দিছে আমি আমার মাকে জীবনে একটা টাকা দিয়েও কিছু খাওয়াইতে পারি নাই আমার মা আমার রাইকা বারো বছর বয়সে কবরে চলে গেল ও আমার দিনাজপুর বিরলের ভাইরা শুধু দুই ফোটা পানিতে আমার আল্লাহরে দেখা দেয় আল্লাহ আমার মায়ের তুমি কবরে মাইর না আমার বাবারে তুমি কবরে মারিও না আমার মা বাবাকে কবরে মারলে কই যাইব আল্লাহ দেখো কারা কাম দে বাবা দুনিয়ায় ছাত্র জীবনের কথা কেউ বলতে পারে না এমন ভাই এখানে আছেন আজকে বড় অফিসার হয়ে গেছেন কিন্তু বাবা একটা লুঙ্গি আর একটা প্যান্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না মা হাসির ডিম পেয়েছে তোমার আমার পরীক্ষার ভি দিত আজকে সেই মা দুনিয়ায় নাই কথা বলে না কেন স্বীকার করতে হবে আমার সাথে একটা প্যান পরে তুমি স্কুলে যাইতে বন্ধু বান্ধবরা খোটা দিতে তোর কি আর প্যান নাই তুমি মনের কষ্ট নিয়ে কারো কাছে বলতা না মনের চাপা দিয়ে বুকের ভিতরে বাবার কাছে যে বলতা আব্বা বন্ধুদের পূর্বাঞ্চনায় আর বাঁচতে পারি না আমার কি একটা প্যান্ট শার্ট কিনে দিতে পারো না ওই বাবা আজকে কবরে চলে গেছে শুধু চোখের পানি তো ওই বাবারে খুশি করবা আল্লাহ আকবর জোরে বলেন যারা আজকে আওয়াজের শুরুতে কেঁদেছেন তারাই বাচ্চা ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন আজ থেকে তিরিশ বছর আগের পিছনে টান দেন বিশ বছর আগে টান দেন স্টুডেন্ট লাইফে কি করেছিলেন আপনি আজকে টাকার মালিক হইয়া বাড়ির মালিক হইয়া সব ভুলে গেছো ভুলো না তোমার সন্তান একদিন তোমারে ভুলে যাবে যদি তুমি তোমার মা বাবার কথা ভুলে যাও কষ্ট হইতেছে জোরে কন আমার ওসি ভাইরে এই মাফলারটা দিলাম পেছায় থাকেন আপনার কষ্ট হচ্ছে বসে থাকেন জোরে কন মার হাবা গতকালকে রসি গত বছর রসির জন্য আমার প্রাণ ভরে দোয়া করছিলাম হয়তো আল্লাহ তাকে আরো অনেক উপরে নিয়ে যাবে এই ওসির জন্য আজকে দোয়া করবো জোরকান আমিন আরো জোরকান আমিন ওসিরা কিন্তু স্টেজে ওঠে না তারা দূরে থেকে গাড়ির মধ্যে থাইকে জায়গা সে একটা মুসলমানের সন্তান তার পিছনে একটা লকব আছে সে একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে